সমগ্র দুনিয়ার যত আনন্দ উৎসব যত আমোদ প্রমোদ যত সুখ শান্তির দুনিয়ায় হইতে পারে এই সমস্তকে এক জায়গায় করলে বেশদের একটা কণা মাত্র সুখের তুলনা করতে পারবে না বরং তুলনা তো দূরের কথা মানব কল্পনায়ও আনতে পারবে না এরকম সুখের ব্যবস্থা রাখা হয়েছে সেখানে মানব কল্পনায়ও আসবে না মানুষ কল্পনাও করতে পারবে না ভাবতেও পারবে না তাহলে যাই হোক যা কিছু আমরা বলি এলা আমাদের ভাষায় বলি আসল বেস্তের চিত্রটা আসল বেস্তের সুখ শান্তির যেটা চিত্র আমেজ আনন্দর যেটা চিত্র সেই চিত্রটা আমাদের ভাষা দিয়ে প্রকাশ করাই সম্ভব না আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন والصلاة والسلام على سيد المرسلين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور মাননীয় আজকের সবার সভাপতি সাহেব ওলামায় কেরাম মুরব্বী সমাজ যুবক বন্ধুগণ এবং পর্দার আড়ালে মা ও বোনেরা আমরা আজকে এখানে ধর্ম সময় সমবেত হয়েছি ধর্ম সবাই সমবেত হয়েছি কি জন্য উদ্দেশ্য কি আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আমাদের রুহানি চিকিৎসা হওয়া লাগে মানুষের অসুখ দুই রকমের হয় শারীরিক অসুখ আর আত্মিক অসুখ শারীরিক অসুখে মানুষের ইহকালীন জীবন নষ্ট হয় আর আত্মিক অসুখে মানুষের পরকালীন জীবন নষ্ট হয় পরকালীন জীবন যেটা সেটা নষ্ট হয়ে যায় তো আমাদের ইহকালীন জীবনের সুস্থতার চেয়ে ইহকালীন জীবনের চেয়ে পরকালীন জীবনের দাম বেশি অনেক বেশি দাম কারণ ইহকালীন জীবনটা আমাদের ক্ষণস্থায়ী সামান্য কয়েকদিনের জন্য আর পরকালীন জীবন যেটা এটা চিরস্থায়ী চিরকালের জন্য এই এটা সরাও না এটা দিচ্ছ করাতে মানুষের চিরকালীন জীবনের জন্য এই সাময়িক ইহকালীন জীবনটা সামান্য সামান্য একটা জীবন আর পরকালীন জীবন যেটা হবে সেটা দীর্ঘ মানে সেটার শুরু হবে কিন্তু শেষ হবে না আমাদের এই জীবনে যেরকম আমাদের বিভিন্ন জিনিসের প্রয়োজন হয় সেই জীবনেও প্রয়োজন হবে এই জীবনে আমাদের খানা পিনার প্রয়োজন কাপড় চোপড়ের প্রয়োজন ঘর বাড়ির প্রয়োজন স্ত্রী পরিবারের প্রয়োজন সেই জীবনেও এই সব জিনিসের প্রয়োজন হবে এই জীবনের সিস্টেমটা আল্লাহ পাক এক ধরনের রাখছেন আর সেই জীবনের সিস্টেমটা আরেক ধরনের রাখছেন এই জীবনে আমরা এই জীবনে আমাদেরকে পাক সব জিনিসই দেন দেন আল্লাহ পাক আমাদেরকে দান করেন কিন্তু সরাসরি কিছুই দেন না ওই জন্য এই দুনিয়াকে বলা হয়েছে দারুল আসবাব অর্থাৎ এই দুনিয়ায় আল্লাহ যা দিবেন মাধ্যম দিয়ে দিবেন মাধ্যম এটা দারুল আসবাব মাধ্যম জগৎ এটা এই জগতে আপনার সন্তান লাগে এটা মাধ্যমে আবাদ ফসল লাগে যে কোনো মাধ্যমে টাকা পয়সা লাগে যে কোনো মাধ্যমে এই জগৎটাই মাধ্যম জগৎ এটা এই জগতে সরাসরি আল্লাপাক কাউকে কিছু দেন না আর আল্লাহ পাক মাধ্যমের ব্যবস্থা করে রেখেছেন মাধ্যম আপনি প্রত্যেক জিনিসের মাধ্যম অবলম্বন করতে পারেন ব্যবসা বাণিজ্য একটা মাধ্যম হাল কৃষি এটা একটা মাধ্যম চাকরি বাকরি করেন এটা একটা মাধ্যম মজদুরি করবেন এটা একটা মাধ্যম দেন আল্লাহ কিন্তু এই মাধ্যমের আড়ালে থেকে দেন আল্লাহ যে আমাদেরকে দেন সরাসরি দেন না সরাসরি যদি দিতেন তাহলে তো আমাদের যে খেলাটা শুরু হয়েছে এই খেলাটাই থাকতো না আমাদের যে খেলা এই খেলাটাই থাকতো না সরাসরি দেন না এখানে দেন মাধ্যমের আড়াল দিয়ে কিন্তু ওই জগতে যে হবে পরকালের জীবনে সব কিছু আল্লাপাক সরাসরি দিবেন সেখানে কোনো মাধ্যম থাকবে না সেই জীবনের ফলাফল সমস্ত নির্ভর করবে এই জীবনের কর্মের উপর এই জীবনের কর্ম যদি আপনার ভালো হয় সেই জীবনের ফলাফলটা ভালো হবে এই জীবনের কর্ম যদি ভালো না হয় সেই জীবনের ফলাফল আপনার ভালো হবে না আল্লাহ আমাদেরকে সব বিষয় জানিয়ে দিয়েছেন সব কিছু জানিয়ে দিয়েছেন আল্লাহ পাক আল্লাহ পাক নিজে আদম আলাই সাল্লামকে হজরত হাওয়া আমাদের আদি পিতা আদি মাতা হজরত আদম হাওয়াকে বেশতের মধ্যে অনেক দিন রেখেছিলেন দীর্ঘদিন বেস্তের মধ্যে ছিলেন যুগ যুগ ছিলেন সেখানে সারা বেস্ত বেড়াইছেন ঘুরাইছেন বেস্তের ফলমূল ভোগ করেছেন বেস্তের আবহাওয়া ভোগ করেছেন বেস্তের পরিবেশ ভোগ করেছেন সব কিছু নিজে চোখে দেখেছেন নিজে সেখানে বিচরণ করে সেখানে হাঁটাচলা করে নিজে ব্যক্তিগত অভিজ্ঞতা অর্জন করেছেন দীর্ঘদিন বেশদের সুখ শান্তি বেশতের আরাম আয়েস বেশতের সামগ্রী বেশতের আনন্দ বেশতের আমেজ বেশদের মজা সব কিছু মাতা পিতা আদম হাওয়া ভোগ করেছেন ভোগ কেন করাইলেন আল্লাহ পাক করাইলেন এই জন্য যে হজরত আদম আর হাওয়া নিজে বেস্ত দেখবেন নিজে চাকবেন নিজে পরীক্ষা করবেন নিজে ভোগ করবেন সব কিছু সম্পর্কে জ্ঞাত হবেন তারপরে তার সন্তানদেরকে বলবেন সন্তানেরা মাতা পিতার কথাকে বিশ্বাস করবে আদম আলাই সাল্লামের সন্তান দুনিয়ায় হবে হাওয়ার সন্তান হবে দুনিয়ায় আদম হাওয়া তাদেরকে বলবেন যে মা বাবা দেখো আমার সন্তানেরা আমরা নিজেরাই ছিলাম বেসতে বেসতে আমরা নিজেরা ছিলাম বহু দিন আমরা বেসতে বসবাস করেছি দীর্ঘদিন এক বছর দুই বছর না হাজার হাজার বছর আমরা বেসতে বসবাস করেছি হাজার হাজার বৎসর বেশতে বিচরণ করেছি আমরা বেশতে আমোদ প্রমোদ করেছি বেশতের জীবনটা কেমন বেশতের সুখটা কেমন বেশতে যে কাপড় ময়লা হয় না বেশতে যে কাপড় ছিঁড়ে না বেশতে যে মানুষের কোনো অসুখ হয় না বেশতে যে বার্ধক্য আসে না বেশতে কোনো জরা খরা নেই যেখানে কোনো বেমার আজার নেই এ সমস্ত অভিজ্ঞতা আমরা নিজেরা অর্জন করেছি কারণ হাজার হাজার বৎসর যে জগতে থাকা যায় যে জগতে বাস করা যায় সেই জগতের খবর কেন জানবে না অবাধ অনুমতি ছিল আল্লাহ পাখের এই বিশাল বেস্ত এই বেস্তের মধ্যে থেকে যা ইচ্ছা তাই তোমরা খেতে পারো যা ইচ্ছা তাই করতে পারো যা ইচ্ছা তাই ভোগ করতে পারো যেখানে ইচ্ছা সেখানেই যেতে পারো যেখানে ইচ্ছা সেখানে ঘুমাইতে পারো যেখানে ইচ্ছা সেখানে আমার আরাম করতে পারো অভাবের নাম নিশান এখানে নেই অভাব বলা বস্তু নেই যা কল্পনা করা যায় তাই পাওয়া যায় মানে বেহস্ত সম্পর্কে আল্লাহাক বলছেন ফালা আল্লাপাক বলেন বেস্ত ব্যক্ত করার জন্য কোনো ভাষা নাই কি জন্য ভাষা নাই কারণ বেস্তর ভাষা দিয়ে যদি বলা যায় দুনিয়ার মানুষ বুঝবে না দুনিয়ার ভাষা দিয়ে যদি বলা যায় দুনিয়ার ভাষা বেস্তের সুখ প্রকাশ করতে সক্ষম না আল্লাহর ভাষা দিয়ে যদি বান্দাকে বুঝান বান্দা বুঝবে না পরকাল আল্লাহ আখেরাত বেস্ত দুজক এক কথায় পরকালীন এবং গাইব অদৃশ্য জগতের সব কিছু বান্দাকে বুঝাইতে হয় বান্দার ভাষা দিয়া কারণ আমাদের ভাষা দিয়া যদি না বুঝান তাহলে তো কোনোদিনও বান্দায় বুঝবে না অন্য ভাষা যদি প্রয়োগ করা হয় তাহলে বুঝবে কিভাবে বুঝবে তো না আর আমাদের ভাষা তো সংক্ষিপ্ত ভাষা আমাদের আমাদের ভাষা ওইসব ব্যক্ত করতে পারে না সক্ষম না ব্যক্ত করতে আমাদের ভাষা প্রকাশ করতে পারে না কিভাবে প্রকাশ করবে যে দেশে যে ফল নেই সেই ফলের নামও তো সে দেশে নেই তাহলে আমাদের এই জগতে যে সুখের ব্যবস্থা নেই যে শান্তি যে ফল যে আরামায়েশ যে ঘর দোয়ার যে যানবাহন যে বাজার ঘাট আমাদের এই দেশে নেই এই জগতে এই দেশে ভাষা কোথায় পাবে তার সেই ভাষাও তো নেই কাজেই কোনো মানুষ বেশ তো ব্যক্ত করতে পারবে না আসল কথা যেটা কেউ প্রকাশ করতে পারবে না আল্লাপাক বলেছেন যে বেস্ত সম্পর্কে তোমরা এতটুকু জানো সমগ্র দুনিয়ার যত আনন্দ উৎসব যত আমোদ প্রমোদ যত সুখ শান্তির দুনিয়ায় হইতে পারে এই সমস্তকে এক জায়গায় করলে বেস্তের একটা কণা মাত্র সুখের তুলনা করতে পারবে না বরং তুলনা তো দূরের কথা মানব কল্পনায়ও আনতে পারবে না এরকম সুখের ব্যবস্থা রাখা হয়েছে সেখানে মানব কল্পনায়ও আসবে না মানুষ কল্পনাও করতে পারবে না ভাবতেও পারবে না তাহলে যাই হোক যা কিছু আমরা বলি এলা আমাদের ভাষায় বলি আসল বেস্তের চিত্রটা আসল বেস্তের সুখ শান্তির যেটা চিত্র আমেজ আনন্দর যেটা চিত্র সেই চিত্রটা আমাদের ভাষা দিয়ে প্রকাশ কি জন্য আপনারা ভাবতে পারেন যে দুনিয়া তো সুখ শান্তি আরামায়ের আমোদ তো বহুত আছে এগুলোই বেস্তের মধ্যে হবে এগুলো হবে না এর চেয়ে লাখো লাখো গুণে উন্নত হবে লাখো লাখো গুণে বেশি আমোদপূর্ণ হবে আমেজপূর্ণ হবে স্বাদপূর্ণ হবে বেহস্তের আমেজ বেহস্তের সুখ শান্তি বেহস্তের আরামায়েশের তুলনা এই জগতের আরামায়েশ করতে পারে না যদি এই এই জগতের আরামায়েশই যদি বেহস্তের মধ্যে পাওয়া যায় তাহলে সেটার বেহস্ত কিভাবে হবে সেটাও তো একটা দুনিয়া এই দুনিয়া এই তো দ্বিতীয় দুনিয়া হইল ওই জন্য এই দুনিয়ার কোনো কিছু না সেখানে সেখানে অত উন্নত অত দামি আর অত আমেজপূর্ণ জীবন হবে এত শান্তিময় জীবন হবে যে শান্তিকে আমরা আমাদের ভাষা দিয়ে ব্যক্ত করতে সক্ষম না সেই জন্য আল্লাপাক এক বাক্যে শেষ দিয়েছেন ফালা তালাম নফসুম্মা উকফিয়া লাহুম মেন কোর্রাতি আয়ুন কি যে নয়ন প্রীতিকর রাখা হয়েছে সেখানে কি যে নয়ন প্রীতিকর কি যে হৃদয় শীতলকারী নিয়ামত যে রাখা হয়েছে বেস্তের মধ্যে সেটা কোনো মানব কল্পনা সেটাকে ধরতেও পারবে না কোনো মানুষ কল্পনা করতে পারবে না এত শান্তি এত সুখের জীবন আমি রেখেছি আর সেই জীবনটা হজরত আদম হাওয়া নিজে দীর্ঘদিন ভোগ করলেন ভোগ করার পরে নিজের ছেলে মেয়েকে বলবেন যে বাবা দেখো আমরা বেস্তের মধ্যে দীর্ঘদিন থাকছি আমরা ভোগ করছি সেই বেস্ট থেকে আমরা দুনিয়ায় আসছি সেই আমার বেস্টে যদি তোমরা যাইতে চাও সেই বেস্তের জীবন যদি লাভ করতে চাও সেই বেহস্ত সুখ যদি প্রাপ্ত হতে চাও তাহলে তোমরা আমাদের কথা শোনো আমাদের কথা মানো আমাদের কথা একটাই সেটা হচ্ছে কি আমাদের স্রষ্টা রব্বুল আলামিন আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যে জীবন ব্যবস্থাটা দিয়েছেন এই জীবন ব্যবস্থাকে ফলো করো তোমরা এই জীবন ব্যবস্থা অনুসারে জীবন যাপন করো ইহকালেও তোমরা সুখময় জীবন প্রাপ্ত হবে আর পরকালেও তোমাদের জীবন সুখী শান্তিময় হবে এখন একটা প্রশ্ন জাগে যে আদম আলাহ সাল্লামকে হাওয়াকে আল্লাপাক বেস্টের মধ্যে কেন রাখলেন সৃষ্টি করার পর আদম হাওয়াকে বেস্তের মধ্যে রাখলেন কেন এর জবাব সম্ভবত আপনারা বুঝে গেছেন যে উদ্দেশ্য হয়েছে যে বস্তুটা আমি গোপন করব যে বস্তুটার লাভের জন্য আমি লটারি পাত্র যে সেই বস্তুটা আগে দেখাইয়ে নেওয়া লাগবে আমাদের যে লটারি পাতে গাড়িটা আগে দেখায় গাড়িটা আগে মোটামুটি দেখায় দেখো এই যে আমরা লটারি পাততে যাচ্ছি যে এই লটারিটা এই যে অমক গাড়িটা ইকো স্পোর্ট বা মারুতি বা যে কোনো মহেন্দ্র গাড়ি দামি গাড়ি তিরিশ লক্ষ টাকার দাম আশি লক্ষ টাকা দামের গাড়ি এই গাড়িটা তোমরা দেখো গাড়িটা দেখলেন আপনারা দেখার পরে সেই গাড়িটা গাড়িটা গোপন করে এক জায়গায় ভালো করে রেখে দিল এবং ওই গাড়িটার জন্য লটারি পাতল যখন গাড়িটা দেখলো তখন তো গাড়িটার প্রতি মানুষ আকৃষ্ট হবে তখন ভাববে যে পাঁচশো টাকার একটা টিকিট করলে হঠাৎ যদি গাড়িটা পাইয়ে যাই পাঁচশো টাকার টিকিটে তাহলে তো কত বড় সফল হবার পারবো সেই জন্য গাড়িটা দেখায় এখন সবাইকে তো গাড়িটা দেখায় না মোটামুটি কিছু মানুষকে দেখায় কিছু মানুষকে দেখাবার পর খেলাটা পাতে এখন আপনারা ভাববেন যে প্রত্যেককেই দেখাবে প্রত্যেককে দেখায় না প্রত্যেককে বলে প্রত্যেককেই বলবে যাদেরকে টিকিট দিবে তাদেরকে বলবে যে এই এই দেখো এই যে ছবি আছে বা এখানে ফটো আছে এই ফটো এই এই খেলার মধ্যে আমরা বস্তু রাখছি তুমি টিকিট নেও টিকিট নিলে ভাগ্য পরীক্ষা হবে তোমার তোমার যদি টিকিট উঠে তাহলে তুমি এই গাড়িটা পাবে কিন্তু কিছু মানুষকে গাড়ি হাতাইয়া চাবি টাবি সহকারে গাড়ি চালাইয়া গাড়ির অভিজ্ঞতা কিছু মানুষকে অভিজ্ঞতা দেয় এইটা গাড়ি কিছু মানুষে পূর্ণ অভিজ্ঞতা অর্জন করে আর বাদ বাকি মানুষ তাদের কাছে শুই নেয় এই গাড়ির টিকিট করে তাহলে আল্লাহ পাক যে লটারি যে পাতবেন বেস্ত অর্জন করার জন্য সেই বেস্তটা আমার আপনার এমন কোনো ব্যক্তির তো দেখতে হবে যে ব্যক্তি আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করবে না এরকম ব্যক্তি তো দেখতে হবে সেই জন্য আমার আপনার সকলের বাবা মাকে আল্লাপাক ভেস্তে রেখেছেন বেস্তকে দেখাইছেন একদিন দেখলে ভুল হবার পারে দুই দিন ভুল হবার পারে এক বছর দুই বছর খেয়াল নাও থাকতে পারে দশ বছরে চাকতে নাও পারে বিশ বছরে কোনো জায়গা নাও দেখতে পারে পঞ্চাশ বছরে শেষও করতে না পারে একশো বছরে সেই জন্য হাজার হাজার বছর হাজার হাজার বছর মা বাবাকে বেস্তের মধ্যে রাখছে লাখ লাখ বছর রাখছেন বেস্তের মধ্যে লক্ষ লক্ষ বছর বেস্তের মধ্যে অবাধ অনুমতি দিচ্ছেন তোমরা এখানে থাকো বিচরণ করো বেড়াও ঘোরাও থাকো এই লক্ষ লক্ষ বছরের মধ্যে তোমাদের দেহে কোনো দিন ময়লা হয়েছিল না এই লক্ষ লক্ষ বৎসরের মধ্যে তোমাদের কাপড়ে ময়লা হয়েছিল বলে না তোমাদের শরীরে কোনো পরিবর্তন হয়েছে বলে না তোমাদের জীবনে বার্ধক্য বলে না তোমাদের জীবনে কোনো দুঃখ কষ্ট বলে না কোনোদিন কোনো মলমানিল্য চিন্তা ভাবনা টেনশন দেখছো বলে দেখি নাই আমরা এক কথায় অস্বস্তিকর অপ্রীতিকর কোনো পরিবেশ কোনো বিষয় এই লক্ষ লক্ষ বছরের মধ্যে হজরত আদম হাওয়া কল্পনাও করতে পারেন নাই টেনশন অশান্তি দুর্যোগ কোনো কিছু জীবনে দেখেন নাই যেখানে কোনো অশান্তি নাই কোনো অভাব নাই লক্ষ লক্ষ বৎসর সব কিছু তন্ন তন্ন করে ভোগ করার পর নিজে হাতে নিজে চোখে নিজের জীবায় চাইখা চাইখা সব কিছুর অভিজ্ঞতা অর্জন হয়েছে এখন তিনি বুঝতে পারছেন বেশ তো কাকে বলে এই বেশ তোর জন্যই লটারি পাতা হবে এই বেশতের কথা শোনার পরে কে কে লটারির টিকিট নেয় এটা পাতা হবে ওই জন্য মাতা পিতা আমাদের আপনাদের সকলের মাতা পিতাকে বেশতের পূর্ণ অভিজ্ঞতাটা আল্লাপাক দিলেন অভিজ্ঞতা দিলেন অভিজ্ঞতা দেওয়াইয়া আল্লাপাক একটা কৌশল করলেন কৌশল কি যে এই বেস্তের মধ্যে সব কিছুই তোমরা ভোগ করতে পারবে সব কিছু তোমরা গ্রহণ করতে পারবে ভোগ করতে পারবে তোমরা আহরণ করতে পারবে ধরতে পারবে সব জায়গায় যেতে পারবে সব গাছ সব ফল সব ফুল সব পরিবেশের তোমাদের জন্য অবাধ অনুমতি রয়েছে শুধুমাত্র একটা লাকরাবা হাজিহি সাজারা এই একটা গাছ এই গাছটার ধারে কাছে তোমরা যাইও না এই গাছটার ধারে কাছে তোমরা যাইও না যাবে না নাই আদম হওয়া সেই কাছের দ্বারে কাছে যাবে আল্লাহ জানেন যে যাবে আর গাছকেও বলছে যে তুই আদম হওয়ার পেটে যাবি গাছও যাবে পেটে আদম হওয়াও গাছের নিকটে যাবে আর এটা আল্লাহরই ইচ্ছা আল্লাহর ইচ্ছা আদম হওয়া এই গাছ খায় আর এই গাছ আদম হওয়ার পেটে যায় এটা আল্লাহর ইচ্ছা এখন আপনারা বলবেন এটা আল্লাহ কেন করলেন না করলেন আবার খাওয়াইলেন কেন না করলেন গাছের নিকটে যাইতে আবার গাছকে কেন বললেন গাছ আদম হওয়ার পেটে যাইও তোমরা আবার আদম হওয়ার পেটে যাইতে কেন বললেন বলে আদম হাওয়াকে দুনিয়ায় আনতে হবে দুনিয়ায় নামাইতে হবে দুনিয়ায় যদি নামাইতে হয় সরাসরি নামাইয়া দেন না কেন দোষী বানাইয়া নামান কে আসামি বানাইয়া আসামি আদমকে হাওয়াকে আসামি বানাইয়া পাপি বানাইয়া দোষী বানাইয়া অপদস্থ কইরা মাইরা পিঠে ন্যাংটা কইরা উলঙ্গ কইরা অপমান কইরা গাড়ে ধইরা গুতাইয়া পারাইয়া এত সুখে লাখ লাখ বছর থাকার পরে তারে এখানে দুনিয়ায় নামাই দিবেন আল্লাহ তালা এটা কেন করলেন আল্লাহ তালা তো বললেই পারেন যাও এখানে দেখছো অনেক দিন বহুত খাইছো বহুত দেখছো যাও দুনিয়ায় চলে যাও দুনিয়ায় চলে যায় তোমরা দুনিয়াকে আবাদ করো তোমাদের সন্তান হবে দুনিয়া যাওয়ার পর তোমাদের সন্তানদেরকে এই বেস্টের কথা বলে দিও তারা যদি লটারি খেলে তাইলে এই কি জানি পাইতে পারে যারা যারা লটারিতে পাশ করবে তারা পাবে আর যারা পাশ করবে না তাদের জন্য দেখা হয় যে দুজক রাখা হয়েছে এগুলো তো আদম হাওয়াকে বলতে পারতেন বললে হয় না বললে কোনোদিন হয় না ভোগ তো ভুগিয়ে যা বুঝে শুই না কিছুই বুঝে না আপনাকে বলছে যে ভাবে অমক জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছে আপনারা বলল আপনার কিছু হবে না খবর ডিটেলস খবর যদি আপনাকে বলে আপনার কিছু হবে না কিন্তু আপনার চাইয়াও বেশি সাহসী একজন মানুষ অ্যাক্সিডেন্টের ওই জায়গায় ছিল যখন অ্যাক্সিডেন্ট হয়েছে ওর খানা দানা বন্ধ আজকে আট দিন ধরে খায় না ঘুমায় না পাগলের মতো হয়েছে খাওয়া দাওয়া নাই ঘুমায় না একটু পরে পরে চিৎকার করে উঠে বলে কি হয়েছে বলে ওই অ্যাক্সিডেন্টটা ও দেখছে সরাসরি দেখলে যেখানে হয় শুনলে সেইখানে হয় না আবার দেখলে দেখলেও পুরা হয় না যদি তারে নামাইয়া দেওয়া যায় পানির মধ্যে তাইলে বুঝবে ঠান্ডা কেমন নামায়া না দিলে শুই না আর দেখে বুঝে না বোঝা গেল যে ভোগ করার পরে অনুভবটা হয় যে খায় নাই তারে আপনি বোঝাবার পারবেন না কোনো মতেই বোঝাবার পারবেন না আপনি বলবেন যে খুব স্বাদ এই যে আমাদেরা খেজুরের রস খাই খেজুরের আমার একজন সাথী দীর্ঘদিন আমার সাথে থাকছে থাকছে অনেক দিন থাকছে আমি কোনো সময় খেজুরের রস খাইতাম খেজুরের মিঠাই খাইতাম কোনো দিন হাত দিত না ও এটা মানে ঘৃণা ভাব করত যে খেজুর গাছের কষ খায় এরা গাছ খেজুরের গাছ কাইটা কষ বের করে সেই কষ জাল করে খায় আমার সাথে একসাথে দাওয়াত খাইতো একসাথে চলতো কোনো দিনও কোনো দিন এই রস পাতে নেয় নাই মিঠাই কোনো দিন নেয় নাই কোনো দিনও না দীর্ঘদিন আমি তো খাই আর খেজুরের রস পাইলে আর খেজুরের মিঠাই খাইলে তো দুই তিন তালি খাই আমার দিকে চায়ে চায়ে থাকে যে এরকম গাছের কষ এরকম মোটা গাছ কাঠের কষ সেই কষ এইভাবে খায় আর বলেও খুব সাপ স্বাদ তো বলে যারা সাদা খায় তারাও তো কয় খুব স্বাদ যারা জর্দা খায় তারাও তো কয় খুব স্বাদ হুকালারাও কয় খুব স্বাদ খেজুরের রস খায় ওরাও কয় খুব স্বাদ স্বাদ হইলেই খাবো নাকি তাই স্বাদ আছে আছে আমি খাবো না হুজুর হুজুর আমি খাবো না কোনো দিন খাই না একদিন হঠাৎ জোর করে ওনারা একজনে দিয়ে দিছে দিয়া দেওয়ার পরে দুই তিন লোক মা খাইছে খাওয়ার পরে ওখান থেকে যাইয়া কয় যে হুজুর এইভাবে আমারে ঠকাইলেন জীবনটা পড়া হ্যাঁ হাই রে হাই স্বাদ এইরকম স্বাদের জিনিস তো আমি জীবনে খাই নাই হ্যাঁ এইরকম স্বাদের জিনিস তো জীবনে খাই নাই খেজুরের রস এইটাই বলে হ্যাঁ এটাই খেজুরের রস পাওয়া যাবে কোথায় বলে পাওয়া যাবে সারা বছর খাইলাম অন পাওয়া যাবে কোথায় এখন ওটা তো জানি না মানুষে কত খাওয়াইলো খাইলা না হেই মাঝে মাঝেই খালি সেই রস পাওয়া যাবে না হুজুর রসটা পাওয়া যাবে না কোনো জায়গায় দেখছে শুনছে খায় নাই তার অনুভব হয়েছিল না সাধারণ একটা খেজুরের রসের কথা আমি বললাম যারা এই রস খায় নাই তাদেরকে আপনি বুঝাইতে পারবেন না একটা একটা উদাহরণ দিলাম আমি তো বেশ তো যে ভোগ করে নাই সে শুই না বেশ তো বুঝবে না তার সামনে ব্যক্ত করাও যাবে না ব্যক্ত করলেও বুঝবে না ওই জন্য আদমকে লক্ষ লক্ষ বছর বেসতে রাইখে খাওয়াইয়া পড়াইয়া দেখাইয়া চড়াইয়া হাঁটাইয়া শোয়াইয়া সবকিছু করাইয়া দেখাইলেন দেখো বেশ তো বুঝে আসছে তো বলে হ্যাঁ বুঝে আসছে বেশ তো এইবার আল্লাহ যদি আস্তে করে বেস্ত থেকে নামাইয়া দেয় তাহলে নিজেরও কোনো শিক্ষা হবে না সন্তানেরও শিক্ষা হবে না একটা অপরাধ করলে কি হবার পারে কি হয় এটার শিক্ষার দরকার আছে দুনিয়ায় যাবে দুনিয়ায় কানুন থাকবে বেশতে কোনো কানুন ছিল না বেশতে নিষিদ্ধ বলা কোনো কর্ম ছিল না কোনো নিষিদ্ধ কর্ম নাই কোনো নিষিদ্ধ ভাবনা নাই কোনো নিষিদ্ধ এলাকা নাই কোনো নিষিদ্ধ বৃক্ষ নাই নিষিদ্ধ খাদ্য নাই সব সব ব্যাপারে অবাধ অনুমতি সে কি বুঝবে অপরাধের খবর অপরাধ কাকে বলে এবার বেশ তো বুঝাইয়া আল্লাহর হুকুম লঙ্ঘন করলে মজাটা কি এই মজাটাও তো চাকাইতে হবে মা বাবারে না চাকাইলে কি বুঝবে কিভাবে বলবে ছেলে মেয়েকে কি বুঝাবে এরা যে শিক্ষক দুই চার দিন বেতরাঘাত খায় নাই ও শিক্ষক কি শিখাবে যাইয়া কি শেখাবে ছাত্রকে এমনি এমনি শিক্ষক বানাই দিলে হবে যাও বাবা তুমি মহারাজার ছেলে তুমি শিক্ষক ও কি করবে কাজে আল্লাহ পাক একটা নিষিদ্ধ গাছ রাখলেন একটা শুধুমাত্র ট্রেনিং এর জন্য আদম হাওয়াকে ট্রেনিং দিবেন দুনিয়াতে তো আধা নিষিদ্ধ হবে আর আধা আদিষ্ট হবে দুনিয়া তো আধা আদি হবে এখানে একটা নিষিদ্ধ গাছ রাখলাম আর একটাতেই যথেষ্ট কারণ শুধুমাত্র তো চাকলেই হয় একটু চাখাইয়া দেওয়ার দেওয়া লাগে এখান থেকে বাবা মাকে চাখাইয়া দুনিয়ায় পাঠাইয়া দেই এরা চাখক তাহলে আল্লাহ পাক একদিকে আদম হওয়াকে নিষেধ করছেন যে লা বাহাজি সাজারা এই গাছের নিকটে যেও না তোমরা আদম হাওয়া তো আর কোনোদিন যায় না যায় না যায় না জীবনে যায়ও নাই গাছ খাইলো কিভাবে গাছ খাইলো দেখেন ভুল মানুষের দুই রকমের হয় একটা ভুলকে বলা হয় ইস্তেহাদি ভুল আর একটা ভুলকে বলা হয় সাধারণ ভুল সাধারণ ভুলকে ভুল পাপ বলা হয় ইস্তেহাদি ভুলকে ভুলও বলা হয় না পাপও বলা হয় না ইস্তেহাদি ভুলের উদাহরণ দেয় আপনারা বুঝবেন একটা ডাক্তারের কাছে রোগী নিয়ে গেলেন রোগী যান প্রাণ দিয়ে চেষ্টা করলো খুব চেষ্টা করলো রোগীকে ভালো করার জন্য ডাক্তার যান প্রাণ দিয়ে চেষ্টা করলো ভালো করার জন্য আর তার অভিজ্ঞতা যত আছে সমস্ত অভিজ্ঞতা প্রয়োগ করছে যান প্রাণ দিয়ে চেষ্টা করছে রুগীকে ভালো করার জন্য কিন্তু ভালো করতে পারল না ভালো করতে পারলো না কি করবে ভালো হইল না এই রুগীটা এই ডাক্তারের কাছে দিকে সরাইয়া অন্য একটা ডাক্তারের কাছে নিয়ে দিলেন সমস্ত কিছু দেখার পরে ওষুধপাতি সব দেখার পরে ওই ডাক্তারে বুঝলো যে ওষুধপাতি তো সব ঠিকই দিছিল কিন্তু একটা জায়গায় একটু ব্যতিক্রম হয়েছে এই ওষুধগুলো যে কাজ করে নাই একটা জায়গায় একটু ব্যতিক্রম হয়েছে এই ব্যতিক্রমটা উনি ধরতে পারেন নাই একটা ভুলের জন্য ইনি আবার সেই ভুলটা করলেন না ইনার দ্বারা সেই ভুলটা হইল না সেই হিসাবে ইনি এই ব্যতিক্রমটা সম্পর্কে অবগত হইয়া ওষুধের ডোজটা ঠিক করে দিল রোগীটা ভালো হয়ে গেল গা তাহলে রোগীটা যে এখানে ভালো হইল এই রোগীটা আগের ডাক্তারের কাছে যে ভালো হইল না ওর ভুল আছে না এই ভুলটার নাম ইস্তেহাদি ভুল অর্থাৎ ও ইচ্ছা করে ভুল করে নাই ও কোনো অপরাধও করে নাই কোনো পাপও করে নাই চেষ্টাতে কোনো ত্রুটি করে নাই কিন্তু চেষ্টা করতে করতে মানে যেটা আসল সত্য যেটা সেটা উদ্ঘাটন করবার পারে নাই উনি উদ্ঘাটন করবার জন্য রাত দিন খাটাইছে এক করছে রাত দিনকে এক কইরাও মেহনত করছে সারা রাত জাগছে রুগীর জন্যে কি দিলে রুগী ভালো হবে সারা রাত একাকার করে মেহনত করিয়াও কিন্তু উনি আসল সত্যটা উদ্ঘাটন করতে সক্ষম হয় নাই তাহলে ভুলটা তো নিজের হুইয়া থাকা ভুল করে নাই বা ইচ্ছা করে অবহেলা তো করে নাই কাজে এই ভুলকে জগতে কেউ ভুল বলে না এটার কোনো জরিমানা হয় না এটার জন্য কোনো অপরাধ শাস্তি হয় না এটার সেই জন্য কোনো ডাক্তারের ভিজিট ঘুরাইয়ে নেওয়া যায় না নিতে পারবেন যে আপনার কাছে রুগী ভালো হইল না ভিজিটটা ঘুরাইয়ে দেন পারবেন না অথবা বলতে পারবেন যে ওষুধের দামগুলো দেন আপনার প্রেসক্রিপশন অনুপাতে আমি দশ হাজার টাকার ওষুধ খাওয়াইছি জরিমানা দেন আপনি পারবেন পারবেন না কেন ডাক্তার যাই না শুই না কোনো ভুল করে নাই হইতে পারে ভুল চেষ্টা করছে কিন্তু চেষ্টা করে আসল সত্যটা উদ্ঘাটন করবার পারে নাই এইটার নাম ইস্তেহাদি খাতা ইস্তেহাদি ভুলে কোনো দিন বেতন কাটা যায় না কোনো ব্যক্তিরই বেতন কাটে না তাহলে এটা আমাদের শরীয়তের একটা সংবিধান মনে রাখবেন আমাদের ইমামরা আমাদের ইমামরা যে আমাদেরকে মশলা মাসাইল দেন কোরআন হাদিস ঘাটেন ইমাম আবু হানিফা ইমাম শাফি ইমাম মালিক ইমাম মাহমুদ বিন হাম্বল এনারা কোরআন হাদিস অধ্যয়ন করেন অধ্যয়ন করার পরে সর্বশক্তি প্রয়োগ করার পরে যা এনাদের বুঝে আসে সেই বুঝ অনুপাতে ফতোয়া দেন ফতোয়াটা যদি ভুলও হয় তাও ষোলো আনা সব পাওয়া যাবে ষোলো আনা সব পাওয়া যাবে ইমাম সাহেব ষোলো আনা পাবে আর ইমামের ফলোয়ার্স যারা আছে তারাও ষোলো আনা সব পাবে যেরকম ডাক্তারের ষোলো আনা ভিজিট পায় ডাক্তারের ষোলো আনা ওষুধের দাম পায় ওষুধের দাম তো কাটতে পারবেন না কারণ এই ভুলকে বলা হয় ইস্তেহাদি ভুল এই ভুলে বেতন কাটা যায় না কাজে ইমাম সাহেবের বেতন কাটবে না আর তার ফলোয়ার্সেরও বেতন কাটবে না কিন্তু চার ইমামের মধ্যে যদি মতভেদ হয় মতভেদ কোনো সময় দুই দুই দিকে যায় কোনো সময় মতভেদ হয়ে তিন দিকে যায় কোনো সময় মতভেদ হয়ে চার দিকে যায় চার দিকের দৃষ্টান্ত খুব কম তিন দিকেরও কম দুই দিকের বেশি হয়তো হানফিদের একটা মত থাকবে সাফিদের একটা দুই দিকে যাবে মত মতামতটা বেশিরভাগ একতলাফের মধ্যে মতভেদ যদি হয় তাহলে দুই দিকে হয় কোনো জায়গায় তিন দিকেও হয় ইমাম শাফির একমত ইমাম আবু হানিফার আর একমত ইমাম আহমদ বিন হাম্বলের আর একমত আবার কোনো সময় চারটা হয়ে যায় ইমাম শাফিও আলাদা আবু হানিফাও আলাদা ইমাম মালিকও আলাদা ইমাম আহমদ বিন হাম্বলও আলাদা চারটাই তো সত্য না সত্য তো একটা দুইটাই সত্য না সত্য একটা তিনটাই সত্য না সত্য একটা তাইলে সত্য যে উদ্ঘাটন করতে পারল তার পরিচয় কি তার পরিচয় পুরস্কার আল্লাহ তালা কালকে কিয়ামতের দিন ইমামদেরকে যে সব দিবেন যারা সদ্য সত্য উদ্ঘাটন করতে পারেনি তাদেরকে দিবেন ষোলো আনা সব আর যারা সত্য উদ্ঘাটন করতে পেরেছিলেন তাদেরকে ষোলো আনা সবাব দেওয়ার পর পুরস্কার দ্বারা তাদেরকে ধন্য করবেন এইটা হবে পার্থক্য দশজন ডাক্তার চিকিৎসা করলো ভালো হইল যাইয়া একজনের হাতে নয় জনেই বেতন পাবে কিন্তু একজন বেতনের উপরে পুরস্কার পাবে যে কোনো পুরস্কার হোক প্রশংসাটাও একটা পুরস্কার পুরস্কার পাবে এইটা হলো আমাদের শরীয়তের মশলা কিন্তু এই পুরস্কার অপুরস্কার এই ক্ষমা এ সব কিন্তু ডাক্তারের জন্যে আনারি ব্যক্তির জন্য না সাধারণ এক ব্যক্তি যদি ওষুধ দেয় আর সেই ওষুধে যদি রোগী ভালো হয় তাও এরেস্ট হবে বলে ভালো হয়েছে রুগী ভালো হয়েছে তো মরতো যদি হ্যাঁ ভালো তো হয়েছে বুঝলাম মরতো যদি বলে মরে তো না আরে মরতেও তো পারতো ওই জন্য সে রেস্ট হবে কাজেই যারা ইমাম না মুস্তাহিদ যারা না তারা যদি নাক গালায় কোরআন হাদিস নিয়ে তারা যদি কোরআন হাদিসের মধ্যে মন্তব্য শুরু করে শুদ্ধ হইলেও জাহান নামে যাইতে হবে শুদ্ধ টুদ্ধর কথা নাই এ যোগ্যতা তোমার নাই এখানে কেন হাত দাও তুমি এখন যোগ্যতা কাকে বলে এর একটা মাপ কাঠি আছে কি পরিমাণ এলেম হইলে পারা কোরআন হাদিসের উপরে ইস্তেহাত করতে পারে গবেষণা করতে পারে এই গবেষণা অধিকারটা সবে পায় না আমাদের মতো এগুলো আলেম গবেষণার যোগ্য আলেম নেয় সেগুলা ইমাম সেগুলা ইমাম আপনি কল্পনা করতে পারবেন না তাদের কি ব্রেন দিছিলেন আল্লাপাক কিরকম ব্রেন কিরকম মস্তিষ্ক তাদের ছিল সেগুলো আলাদা এক চ্যাপ্টারের দিকে গেলাম তাহলে আমি বুঝাইতে চাইতেছি যে এস্তেহাদি ভুল যেটা এটা কিন্তু ভুল না কোনো ধরনের পানিশমেন্ট করা যায় না শাস্তি দেওয়া যায় না কিন্তু নবীদের ক্ষেত্রে নবীরা যেহেতু মহান থেকে মহানতম ব্যক্তি যারা আমাদের কল্পনার অতীত ব্যক্তি তাদের ইস্তেহাদি ভুল হইলেও আল্লাহ পাক ধমক দেন কারণ যারা ভুল না আসলে মানুষের দৃষ্টিতে কোনো ভুল না সেই ভুলের ক্ষেত্রেও আল্লাহ পাক নবীদেরকে ধমক দেন কাজে আদম আলাহ সাল্লামকে একটা এমতেহানের মধ্যে ফালাইলেন পরীক্ষার মধ্যে এই পরীক্ষার মধ্যে ফেল ফালাবেন আদমকে আল্লাহ নিজেই ফেল ফালাবেন ফেল ফালাইয়া আদমকে যে গুণাগার বলবে জগতের কেউ বলতে পারবে না কারণ সরাসরি কোনো পাপ নাই রে ইস্তেহাদি ভুলকে পাপ বলা যায় না কাজে কেউ আদমকে পাপিও বলতে পারবে না কিন্তু আল্লাহ ধমক দেওয়ার সুযোগ আল্লাহ পেয়ে যাবেন যেমন ছেলেরা যখন রোগী চিকিৎসা করে আপ্রাণ চেষ্টা করছে কিন্তু সার আয়া দেখলো যে একটুকে ভুল করছে সার ধমক দিবে ডাক্তারকে ধমক দিবে কিন্তু ডাক্তারকে ধমক দিলেও ডাক্তারকে কোনো জরিমানা করতে পারবেন না কারণ ভুলগুলো ওই ধরনের ভুল নাই গিলা কাজে আল্লাপাক পয়গম্বরদেরকে ধমক দিতে পারেন আল্লাহ পাকের একটা ধমক ছিল আদম আলাইসাল্লামকে সাল্লামকে আদম আলাইসাল্লামকে সাল্লামকে আল্লাহ কৌশলে আদমকে দিয়ে ভুল করাইলেন কেন করাইলেন আদমকে অভিজ্ঞতা অভিজ্ঞতা লব্ধ করাবার জন্য আদম যাতে অভিজ্ঞতা লাভ করতে পারে যেমন আমরা ছাত্রদেরকে দেই এইটা এই অঙ্কটা করো আমরা জানি একজনেও পারবে না পারবে না যদি দেন কেন আরে পারবে না তাও দেই ওরা যখন পারবে না তখন ওদের মাথায় ঢুকবে বাপরে বাবা অঙ্গটা পারলাম না এখন সারের দিকে খুব ধ্যান হবে খুব নজর দিবে যে কিভাবে করে অঙ্কটা আমি জানি পারবে না সেইটাই আমি দেই এই অঙ্কটা করো তোমরা আমি জানি পারবে না এটা কেন দিলাম পারবে না এই জন্য দিলাম যাদেরকে শিখাইতে হয় তাহলে আপনি তো প্রথম করে দিতে পারতেন বলে আমি যদি প্রথমে করে দেই তাইলে এই অঙ্ক যেটা নীতি এই নীতিটা বদ্ধমূল হবে না তার অন্তরের মধ্যে তার ব্রেনের মধ্যে বদ্ধমূল হবে না বাসা বাসা থাকবে ঠেলার পরে যে এলেম হয় সেই এলেমটা ভুলে না মানুষ ঠেকার পরে যে জ্ঞান হয় সেই জ্ঞানটা মানুষ ভুলে না আর ঠেকা সারা ভাষা জ্ঞান যেটা ভাষা এলেম পথে গাড়ে পাওয়া যায় ওইটা মনে থাকে না ওই জন্য আদমকে শিক্ষিত বানাবার জন্য আল্লাপাক কৌশলে আদমকে এক পরীক্ষার সম্মুখীন করলেন কি পরীক্ষা লা আকরা বা হাজি সাজারা এই বৃক্ষের নিকটবর্তী হইও না কিন্তু আল্লাহ নিকটবর্তী কইরা ছাড়বেন গাছ আল্লাহ পেটে ঢুকাইয়া ছাড়বেন আদম আল্লাহ সাল্লাম গাছের নিকটে যাবে টেরও পাবে না দেখেন কিভাবে টের পায় না আদম আলাহিসাল্লাম হাওয়া কি করলেন ওই গাছের সাইরে মুরা দিয়া সীমা টানাই দিলেন যাতে আমরা জীবনে এই গাছে না যাই সীমা টানাই দিলেন এই গাছ তো দূরের কথা এই গাছের নিকটে তো দূরের কথা এই গাছের চতুষ্পার্শ্বে যে সীমানা টানছি আমরা এই সীমানার নিকটেও আমরা জীবনে যাব না আল্লাহর হুকুম এইভাবে মানব চলতেছেন চলতেছেন চলতেছেন চলতেছেন অভিজ্ঞতা সব অভিজ্ঞতা শেষ হয়েছে জান্নাতের কোনো অভিজ্ঞতা বাকি নাই একটা অভিজ্ঞতা বাকি রয়েছে সেইটা কি যে আল্লাহর নির্দেশ লঙ্ঘন করলে কি হবার পারে আর আল্লাহ বেজার হইলে কি হয় আল্লাহর বেজার তো দেখে নাই আল্লাহর রহমতটা খালি দেখছে আল্লাহর গজবটা দেখে নাই রহমত মানে সন্তুষ্টি আর গজব মানে অসন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টিটা দেখছে আল্লাহ সন্তুষ্ট থাকেন কীরকম ব্যবহার করেন এটা দেখছি আল্লাহ যদি নারাজ হয় তখন কি হবে এটা অভিজ্ঞতা হয় নাই এই অভিজ্ঞতাটা আদমকে আদমের রন্ধ্রে রন্ধ্রে হাওয়ার রন্ধ্রে রন্ধ্রে ঢুকাইয়া দেওয়া লাগে জীবনে যেন ভুলে না এইটা দেওয়ার জন্য আল্লাহ তারা তো পরীক্ষা পাচ্ছেন আদম আল্লাহ সাল্লাম ঘুরতে ঘুরতে ঘুরতে ঘুরতে অন্য দেশে গেছেন এক দেশে থেকে আরেক দেশে আরেক দেশ থেকে আরেক দেশে কাম তো আর নাই বেড়াইতেছে খালি ফেরেস্তাদের সাথে বেড়ায় বেড়ায় ঘোরায় ইবলিশ শয়তান পিছনে লাগা আছে ইবলিশ শয়তান ইবলিশ শয়তান আবার জানে যে এই ইবলিশ শয়তান জানে যে এই গাছের কথা যদি বলি আমি যে গাছ খাইতে না করছে আদম কি আদম আলাহাল্লাম হাওয়া এই গাছ খাবে না কারণ বলে হাই হাই আমি মাবুদের হুকুমের অন্যথা করতে পারি না মাবুদ নিষেধ করছেন খাবে না ওই শয়তানে চালাকি করে করলো কি এই জাতের গাছ অন্য দেশে এই জাত এই বিধানের গাছ এই জাত যেমন জাম জাম তো খালি এই গাছই না আরো জাম গাছ আছে তো সেই অন্য দেশের অন্য স্থানের অন্য বাগানের অন্য জাগার এক ফল নিয়ে কমলমতি হাওয়া খেজে বলতেছেন আম্মা যান আপনাদের ভবিষ্যতের জন্য আমি চিন্তা করি বলে কি আমাদের ভবিষ্যৎ বললেন যে আপনাদের এই ফলটা যদি খান আপনারা তাহলে আপনাদের এই লাভ হবে এই তো নানান রকমের ওয়াসা দেওয়া শুরু করলো হজরত হাওয়া শয়তানের চক্রান্ত বুঝতে পারলেন না বুঝতে না পাইলে আর আল্লাহর হু আল্লাহর নিষেধও তো নাই সেখানে সেখানে তো নিষেধ নাই নিষেধ যে দেশে দেশে তো আমরা যাই নাই অন্য দেশে আছি আমরা এখানে তো কোনো চিন্তার কথা নাই যেখানে সাপের ভয় যেখানে অ্যাক্সিডেন্টের ভয় সেখানে তো মানুষ চিন্তা করে এখানে তো কোনো ভয়ও নাই হাওয়া খাইলেন আদমকেও নিয়ে দিলেন এখন কাপড় যাবার নিগে নইল নাই ম্যা কি হইল বলে হ্যাঁ নিষিদ্ধ কাজ খাইছ বলে নিষিদ্ধ কাছের নিকটেই যাই নাই আমরা এই বেটা নিষিদ্ধ গাছ কি খালি একটা এই জাতের গাছ যেখানেই থাকবে সেটাই নিষিদ্ধ ডাক্তার যদি বলে যে দেখো এই যে এই যে এই ফলটা তুমি খাইও না বড়ই হাতে নিয়ে দেখাই দিছে এই যে এই ফলটা তুমি খাইও না যাও আর বাকি সব খাবে এখন আপনি দেখলেন যে খাবে না যেটা সেটা তো সারের ঘরে আছে ওটা তো আমি খাবই না সারের ঘরে সেটা বাজারে আবার দেখলাম কিছু ফল ভালো ভালো পাকা পাকা আপনি বড়ই কিনে নিলেন বাজার থেকে আরে বেটা বড়ই তো তোমার না করছি আমার তো উদ্দেশ্য আমার ঘরের বড়ই তো আর না বড়ই জগতের কোনোটাই খাওয়া যাবে না আদম আলাই সাল্লাম হাওয়ার ভুল হইয়া গেল এইটাকে বলে ইস্তেহাদি ভুল তারা ভাবছিলেন যে এই গাছটা নিষেধ করছে এই গাছের নিকটে যাওয়া যাবে না কিন্তু বাইরে হইলো কথা রাখি এই গাছ না এই গাছের জাত যদি থাকে কোনো জায়গায় সেইটার নিকটেও যাওয়া যাবে না হায় হায় এই অর্থ তো আমরা বুঝতে পারছিলাম না অর্থ বুঝতে আমাদের ভুল হয়েছে এই ভুলটাকে বলা হয় ইস্তেহাদি ভুল এই ভুল কোনো ভুল না এ ভুলে পাপ হয় না এ ভুলে কোনো দিন পাপ হয় না পাপই না আদম কিন্তু আল্লাহর অধিকার আছে আদমকে ধম দেমার আল্লাহ তালা ধমক দিলেন আদম এখন আর আমার এই জান্নাত তোমার কাছে থাকবে না পোশাক থাকবে না তুমি অপরাধী তাহলে কথই কান্দাকাটি করলেন দুজনে কথই মাপ চাইলেন কোনো মতেই মাপ হইল না মাপ হইল না কেন হইল না মাপ শিক্ষা দেওয়া লাগবে ছাত্র মাপ চাইলেই যদি মাপ দেওয়া যায় তাহলে সেই ছাত্র কি মানুষ হবে কোনোদিন এখন আপনি বলবেন স্যার এত নিষ্ঠুর আর স্যার নিষ্ঠুর না স্যার দয়াবান স্যার একে মানুষ করতে চান শিক্ষা দিতে চান আরে একদিন না আইলে আপনি এইরকম ব্যবহার করেন ছাত্রর সাথে আপনি তো নিষ্ঠুর নিষ্ঠুর না দয়াবান ওই স্যার দয়াবান যে স্যার ছাত্রকে ছাত্র বানায় আল্লাপাক মাফ করলেন না মাফ করবেন কেন সারা বিশ্বের খলিফা তাকে বানাবেন খলিফা এই জগতের মালিক বানাবেন তার মানে আল্লাহর প্রতিনিধি হবেন তিনি এই জগতে আল্লাহর আইন প্রতিষ্ঠা করবেন আল্লাহর আইন তার উপর নাজিল হবে আল্লাহর আইন বিধান সব কিছু তার উপরে নাজিল হবে আর তিনি সমগ্র জগৎ পরিচালনা করবে লক্ষ লক্ষ কোটি কোটি আল্লাহ পাকের মখলুকাত আছে আল্লাহ পাকের সৃষ্টি জীব আছে সৃষ্টি জগৎ সমস্ত সৃষ্টি যুগের জগতের চাবিকাঠি এর হাতে দিব আমি চাবিকাঠি মালিকানা দিব চাবিকাঠি দিব সমস্ত কিছুর ডোর এর হাতে থাকবে ইনি চালাবে बाघ चलावे हाथी चलावे छागल गरु चला पानी के चला हावा के चला हावार ऊपर स्वर होया होया घूरबे हवा के कान धरे धीरे निबे एक एक दिखे पानी के कान धरे एक एक दिखे निबे लथया गुथया पानी हावा के एक एक दिखे निया जाए हवार ऊपर स्वर होया चलबी সমস্ত জগতের উপরে সোয়ার হবে চন্দ্রলয়ে যায় উঠবে মঙ্গল গ্রহে উঠবে আকাশের রাজত্ব স্থাপন করবে সব জায়গায় চলবে এত বড় কর্তৃত্ব আমি আদমকে দিব আদমকে শিক্ষা দেওয়া লাগবে না আদমকে তো শিক্ষা দেওয়ার প্রয়োজন আছে ওই জন্য আদমকে মাফ করা হইল না আদমকে শিক্ষা দেওয়ার জন্য কানতে কানতে ভাঙ্গা পড়লো তাও কানে ধরে মানে অপমান করে নামাই দেওয়া হইলো দুজনের যা নাম তিনজনে নাম তোরা শয়তানও নামলো আদম নামলো হাওয়াও নামলো নাম তিনজন নাম ওখানেই থাকবি ওখানেই মরবি আবার ওখান থেকেই আমি তুলব তোলার পরে যাদের আমল ভালো হবে তাদেরকে আমি জান্নাতে দাখিল করব আর যাদের আমল খারাপ হবে তাদেরকে আমি জাহান্নামে দাখিল করব। আর আমার এই খবরগুলো যা কিছু দেখলি তোরা তোদের সন্তানকে পুঙ্খানুপুঙ্খভাবে বলে দিবি দায়িত্ব আদম আলাইসাল্লাম হাওয়াকে দিয়ে দিলেন হাওয়া আসার পরে আল্লাহ তালার হুকুম এই জগতে এতদিন বাচ্চা হইল না দুনিয়ায় আসার পরের বছর বাচ্চা হয়ে গেল গা এই তো বাচ্চা হওয়া শুরু হইল এই তো আল্লাহর কাছে বললেন আল্লাহ এটা কি হইল বলে এটার জন্যই তো তোকে বাড়াইছি এর জন্য তো বাড়াইছি বেশ তো থাকা অবস্থায় কোনোদিন মাসিক হয় নাই এই দুনিয়ায় আসার পরে মাসিক শুরু হয়ে গেল হাত হাজার হাওয়া কান্দা শুরু করলেন যার যার কানতেছেন আমার কি হইলো কি অসুখ হইল এগুলা কি পড়তেছে কি এগুলা ঝরতেছে কি শ্রাব হইতেছে এগুলা আল্লাহ তালার পক্ষ থেকে আদম আলা সাল্লামের কাছে দুনিয়াবি বিষয় ওহি আসত পার্থিব বিষয় ওহি আসত আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের উপরে দিনই ব্যাপারে ওহি আসছে পার্থিব ব্যাপারে ওহি আসে নাই হঠাৎ একটা দুইটা আসলেও সেটা ধরতব্য না আর এর আগের নবীদের উপরে পার্থিব সমস্ত ব্যাপারে নবীদের উপর ওহি আসছে এক কথায় বলতে গেলে আজকে এই জগতে যা কিছু হচ্ছে সমস্ত কর্ম ওহির মাধ্যমে নবীরা শিখছেন সব কর্ম হাল বাবা বলেন যা কিছু বলেন সমস্ত কাজ আল্লাপাক ওহির মাধ্যমে নবীদেরকে শিখাইছেন যেমন আপনারা জানেন দাউদ আলাহ সাল্লাম লোহার লোহার কাজ করতেন বিভিন্ন নবীরা বিভিন্ন কাজ করতেন এইভাবে কাজগুলি আসছে যে আদম আলাহ সাল্লামের কাছে এসে গেল যে এটা কোনো অসুখ না এটা তোমার মেয়েদের এটা হবে এইটার জন্যই জগৎ সৃষ্টি এইভাবে তোমরা এখানে থাকো এইভাবে আসা শুরু হইলো আমার পক্ষ থেকে হেদায়ত নামা যাবে এই হেদায়ত নামা যারা ফলো করবে তাদের কোনো ভয় নেই তারা জান্নাতে যাবে আর যারা হেদায়ত নামাকে ফলো করবে না তারা জাহান নামে যাবে আদম আলাই সাল্লাম হাওয়া একেবারে সমস্ত কিছু জি জি জি সমস্ত কিছু উপভোগ করলেন ভালো মন্দ নিয়ামত গজব সব কিছু উপভোগ করার পরে পৃথিবীতে আসলেন পৃথিবীতে এসে নিজের সন্তানদেরকে সব কিছু জানাইয়া দিলেন সব জানাইয়া দিলেন তাহলে এই যে জান্নাত এই জান্নাতটা কে নিবে আর কে জাহান নামে যাবে এই লটারি এটা দিলেন এখন এই লটারির জন্য আল্লাহ পাক দিলেন কি মৌ সৃষ্টি করলেন এখন খালাকাল মৌত আবাল হায়াতা মৌত আর হায়াত সৃষ্টি করলাম আমি পরীক্ষা করার জন্য কে জান্নাতের যোগ্য আর কে জাহান্নামের যোগ্য কে জান্নাতের জন্য লালায়িত জান্নাতের চেষ্টা করে আর কে নিজের ইচ্ছায় জাহান্নামে যায় এটা বের করার জন্য ছাটাই করার জন্য এবার আল্লাহ পাক ছাটাই করবেন দুনিয়ার মানুষকে যারা জান্নাতে যাবার চায় তাদেরকে জান্নাতে নেবেন আর যারা জাহান্নামে যাবার চায় তাদেরকে আল্লাহ পাক জাহান্নামে নেবেন এখন এই পরীক্ষাটা কিভাবে নেবেন পরীক্ষা আল্লাহ পাক আমাদেরকে আবার পরীক্ষায় ফেলাইলেন আদমের পরীক্ষা হয়ে গেছে এখন আমাদের পরীক্ষা আমাদের পরীক্ষা হয়েছে যে এই দুনিয়ার মধ্যে আল্লাহ পাক আমাদেরকে একটা শক্তি দিচ্ছেন ক্ষমতা এই ক্ষমতাটার ক্ষেত্রে আল্লাহ আমাদেরকে স্বাধীন বানাই দিচ্ছেন এই ক্ষমতাটাকে তুমি যে কোনো জায়গায় ব্যবহার করতে পারো এটা তুমি স্বাধীন কিন্তু ক্ষেত্রকে আল্লাহ দুই ভাগে বিভক্ত করছেন এই ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রকে দুই ভাগে বিভক্ত করছেন একটা ক্ষেত্র অনুমোদন অনুমোদিত ক্ষেত্র একটা ক্ষেত্র অনুমোদিত আর একটা ক্ষেত্র নিষিদ্ধ ক্ষেত্র বাস এই দুইটা জায়গা করছেন আর অনুমোদিত ক্ষেত্রটা বিরক্তকর বানাইছেন বিরক্তকর কিন্তু সার্থক আমাদের জন্য ইহকালেরও সার্থক পরকালেরও সার্থক কিন্তু বাধ্যত আমাদের কাছে বিরক্তকর আমাদের কাছে বিকর্ষণীয় আর যেটা নিষিদ্ধ এলাকা বা নিষিদ্ধ ক্ষেত্র সেইটাকে বানাইছেন আল্লাপাক আমাদের কাছে আকর্ষণীয় আর আমাদের কাছে আমেজপূর্ণ আমার কাছে লোভনীয় বানাইয়া দিয়েছেন বানায় আমাদেরকে স্বাধীনভাবে ছেড়ে দিয়েছেন যে দেখো এইটা আমার আদেশ এইটা আমার নিষেধ যেমন একটা ফুট কাটার না কাটা বাচ্চাকে আপনি দিচ্ছেন যে ফুট তোমার কাটপা কি কাটপা না ফুট কাটতে তো বাচ্চার মনে চায় না না কাটাটা চায় না কাটাটা যদিও ভালো কিন্তু পরিণাম ভালো না আর ফুট কাটাটা যদিও খারাপ কিন্তু পরিণামে ভালো বুঝে আসলো তো কথা তা আল্লাপাক আমাদেরকে এই যে শক্তিটা যে দিচ্ছেন এই শক্তিটা দিয়ে আমাদেরকে স্বাধীন করে দিয়েছেন এই শক্তিটা তোমরা এই আদিষ্ট এলাকার মধ্যে ব্যবহার করতে পারো নিষিদ্ধ এলাকায় ব্যবহার করতে পারো আর এই পরীক্ষাটা চব্বিশ ঘন্টা চলে থাকবে চব্বিশটা ঘন্টা আর পরীক্ষাগারের সময় যেটা পরীক্ষা কাল যেটা এই পরীক্ষার সময়টা পনেরো বছর বয়স থেকে আরম্ভ হয় মৃত্যু পর্যন্ত থাকে যখন তোমাদের ছেলে মেয়ে তোমাদের পনেরো বছর বয়স হবে তখন থেকে পরীক্ষা আরম্ভ হবে আর মৃত্যু পর্যন্ত চলবে আর তোমাদের আয়ুষকালটা সম্পূর্ণ পরীক্ষার জন্য আর কিছু না পরীক্ষা এর ব্যাপক পরীক্ষার মধ্যে লাগাইলেন এখন আমাদের যে শক্তিটা সেই শক্তি কোনটা আমাদের শক্তি বলতে দুই একটা উদাহরণ দেই আমাদের দৃষ্টি শক্তি কর্ণশক্তি বাক শক্তি স্পর্শ শক্তি নাসিকা শক্তি গ্রাণ শক্তি আমাদের বিবেক শক্তি আমাদের কল্পনা শক্তি আমাদের যৌন শক্তি আমাদের আসাদন শক্তি এই যে যে আমাদের মধ্যে যত শক্তি আল্লাহাক দিয়েছেন সমস্ত শক্তির মধ্যে আল্লাহাক আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন স্বাধীনতা দিয়ে এই শক্তি প্রয়োগের জায়গা রাখছেন দুইটা একটা অনুমোদিত এলাকা আর একটা নিষিদ্ধ এলাকা এবার আল্লাপাক নিরীক্ষণ করছেন যে আমার বান্দা যদি আমার নিষিদ্ধ এলাকায় ঢুকে তাহলে এর বিপক্ষে নাম্বার বসবে আর যদি আমার অনুমোদিত এলাকায় হস্তক্ষেপ করে বা ঢুকে তাহলে এর পক্ষে নাম্বার বসবে এবার নাম্বার লাগায় নাম্বার আল্লাপাক এমন জাত এমন সত্তা যে তার ক্ষমতাকে আমরা অনুভব করতে পারবো না একটা উদাহরণ দিয়ে আমি শেষ দিই সমগ্র জগতের মানুষ আদম আল্লাহ সাল্লাম থেকে কিয়ামত পর্যন্ত যত হবে সমস্ত মানুষ যদি এক ময়দানে বসে আর প্রত্যেক ব্যক্তির যদি ভাষা ভিন্ন ভিন্ন হয় আর প্রত্যেকের সুর উচ্চারণ ভঙ্গি আলাদা আলাদা আর প্রত্যেকের আবেদন আলাদা আলাদা আর সমস্ত আদম সন্তান একসাথে আল্লাহর কাছে আবেদন করে আল্লাহ পাক প্রত্যেকের আবেদন সুস্পষ্টভাবে শুনেন বুঝেন এবং একই মুহূর্তে প্রত্যেকের আবেদন পূরণ করতে সক্ষম এমনকি তিনি পূরণ করেন এমন ক্ষমতার মালিক কিন্তু আমরা যারা মানুষ আছি পাঁচজন মানুষ একসাথে কথা বললে আমরা বুঝতে পারি না একজনের কথা বুঝতে চাইলে চারজনকে বন্ধ করতে হয় এমনকি কোনো সময় দুইজনের মধ্যে থেকে একজনকে বন্ধ করতে হয় এটা সুন্নত আপনি যদি কথা বলছেন একজনের সাথে কথা বললে আরেকজনের কথা বলা নিষেধ এর কথা শেষ হবে তারপরে বলবেন এটা সুন্নতি আদব এটা ইসলামিক আদব তাহলে আমরা সবের কথা একসাথে বুঝতে পারি না শুনতে পারি না আল্লাহ পাক সমস্ত শুনেন আর বেশি উদাহরণ বাড়াই না এমন ক্ষমতার মালিক তার কেরানিরও প্রয়োজন নাই রিপোর্টারও প্রয়োজন নাই সাক্ষীরও প্রয়োজন নাই কাতিবরও প্রয়োজন নাই কোনো লিখকের প্রয়োজন নাই কোনো আদালতের প্রয়োজন নাই কোনো স্কুল কলেজের প্রয়োজন নাই তিনি একাই সমগ্র জগতের কর্ণধার সমগ্র জগতের নিয়ন্তা সমগ্র জগৎকের প্রতিপালক রক্ষক সমগ্র জগৎ তার হাতের মুঠির মধ্যে আছে সমস্ত জগৎ তিনি পরিচালনা করছেন এই জগতের কণামাত্র ক্ষমতা অন্য কোনো জাত অন্য কোনো সত্তা অন্য কোনো ব্যক্তিকে তিনি দেন নাই তার এই ক্ষমতার মধ্যে অংশীদারিতা মুঠেই নাই একক ক্ষমতার অধিকারী রাজা ধীরাজ একচ্ছত্র সম্রাট হইয়া তিনি সমগ্র জগৎ পরিচালনা করতেছেন কোনো নবীর পাওয়ার নাই কোন ফেরিস্তার পাওয়ার নাই কোন দেব দানবের পাওয়ার নাই কোন মানব দানবের পাওয়ার তারা কেন নাই সব মোহতাজ মুখাপেক্ষি সব দাস অনুদাস তার সামনে এক আল্লাহ চালাইছেন আল্লাহ সব কিছু মনে রাখতে পারেন আল্লাহ কিছুই ভুলেন না কোনো লেখালেখির প্রয়োজন হয় না আল্লাহ ব্যাপারটা এইরকম তিনি কোন বললে সব হয়ে যায় তিনি যদি বলেন হ সব হইয়া যায় কোনো মেটেরিয়ালের প্রয়োজন পড়ে না কোনো চাকরের প্রয়োজন পড়ে না কোনো কামলা মেশিনাদির প্রয়োজন পড়ে না এমন ক্ষমতার মালিক তিনি তিনি চালাইছেন কিন্তু বান্দা যদি আল্লাহর উপর অভিযোগ করে বান্দা বলবে খোদাকো তুমি যে সমস্ত লেখা রাখছ আর তুমি যে সমস্ত বলতাছ এই সব অপরাধ আমরা করি নাই এরকম যদি বলে সেই জন্য বান্দার জন্যে আল্লাহ পাক ছয় প্রকারের রিপোর্টার পিছনে লাগাই দিচ্ছেন ছয় প্রকারের রিপোর্টার প্রত্যেক বান্দার পিছনে থাকে আছে রিপোর্টার আছে এই রিপোর্টাররা ছয় প্রকারের রিপোর্টার আপনার পক্ষে বা বিপক্ষে সাক্ষ্য দান করবে আর তাদের সাক্ষ্য যদি আপনার পক্ষে হয় আপনি জান্নাতি আর তাদের সাক্ষ্য যদি আপনার বিপক্ষে হয় আপনি জাহান্নামি যেমন আপনি যখন চোখের সামনে একটা বস্তু আসলো অনুমোদিত না নিষিদ্ধ যদি অনুমোদিত হয় ফেরেস্তা আপনার পক্ষে আর যদি অননুমোদিত হয় নিষিদ্ধ হয় ফেরেস্তা আপনার বিপক্ষে নাম্বার লাগাচ্ছেন এবার আমি ছয়টা রিপোর্টারের কথা বলেই আমি আমার বক্তব্য রীতি জানব ছয়টা দেখেন প্রথম প্রত্যেক মানুষের প্রাণ তার বিরুদ্ধে সাক্ষী হবে প্রথম সাক্ষী কোরআন বলে যখন আজরাইল সাল্লাম আসবে আজরাইল আসার পরে আজরাইলকে দেখার পরে এখন আমরা আজরাইলকে দেখি না মৃত্যুর প্রাক মুহূর্তে প্রত্যেক ব্যক্তি আজরায়েলকে দেখে আজরাইলকে দেখার পরে আল্লাহ ইমান আর গ্রহণ করবেন না কারণ পরকাল উদ্ভাসিত হইয়া গেল ইউমিনুনা বিল গায়েব আমাদের চোখের সামনে আল্লাহ পর্দা ফেলাইয়া রাখছেন সব কিছু এখানে আছে আমাদের সামনে সব আছে কিন্তু আমরা দেখি না আমাদের চোখের সামনে আল্লাহ পর্দা রাখছেন এই পর্দা হটাইয়া দিলে আপনি সব কিছু দেখতে পারবেন পর্দাটা সরাই দেওয়ার সাথে সাথে বেহসটাও দেখতে পারবেন দুজকও দেখতে পারবেন আজরাইল দেখতে পারবেন সব কিছু আপনার সামনে উৎমুক্ত হয়ে যাবে উদ্ভাসিত হয়ে যাবে আল্লাহ রাসুলের সামনে থেকে পর্দা সরাই দিতেন আল্লাহ পাক মাঝে মাঝে আল্লাহ রাসুল এখান থেকে সব কিছু দেখতেন পর্দা আছে আমাদের চোখের সামনে এই পর্দাটা সরাইয়া দেওয়ার পরে আর ইমান গ্রহণযোগ্য হবে না আজরাইলকে দেখবে দেখার পরে সব কিছু বান্দার পরিবর্তন হয়ে যাবে তখন আজরায়েলকে বলবে লাউলা খারতানি ইলা আজালিন কারিব ফাসাদ্দাকুমিনা সলেহীন আজরায়েল রে তোর কাছে আমি জীবনের কথা কইতেছি আমি সারা জীবন জিনা করছি আমি সারা জীবন গান করছি সারা জীবন আমি চুরি করছি সারা জীবন আমি মদ খাইছি সারা জীবন জোয়া খেলাইছি আজরাইল তোর পায়ে ধরি একটু সময় দে আমাকে আমি তৌবা করি নাই আমি তবা করি নাই আমি আমার মাবুদকে চেষ্টা করি নাই আমি আমার মাবুদের সামনে রুকু করি নাই আমি আমার মাবুদের সামনে হাত তুলি নাই আমারে একটু সময় দে আমি এখন ভালো হব এখন আমি আবাদত করব শ্রদ্ধা করব আমি এখন আল্লাহ আল্লাহ হয়ে যাব একটু সময় দে আজরাইল বলবে যে আল্লাহর হুকুম ঘড়ির কাটা সোজা হবার এক সেকেন্ড আছে সোজা হওয়ার সাথে সাথে আমি তোমাকে সংহার করতে বাধ্য এক সেকেন্ড সময় দেওয়ার অধিকার আমার নাই এই সাক্ষ্য আগেই দিল একটা নিজের কথা নিজেই স্বীকার করলো নিজের বিরুদ্ধে নিজেই সাক্ষ্য পেশ করলো আল্লাহ এমন হেকমতে নিবেন দ্বিতীয় আমল নামা বের করে দেওয়া হবে তোমার আমল নামা যদি আমল নামা দিবে বান্দাকে এইরকম বান্দা উপর দিকে চাবে তার নিকটে কে আছে কাউকে দেখবে না হজরত আম্মাজান আয়সারাজি আল্লাহ তালা বলেন ওগো আল্লাহ রাসুল হাসর প্রান্তরে মানুষের শরীরে কি কাপড় থাকবে হুজুর বলছেন কাপড় থাকবে না সব উলঙ্গ থাকবে অলঙ্গ থাকবে হুজুর আমাদের গায়ে কাপড় থাকবে না বললো না তোমাদের গায়েও থাকবে না বলে হাইরে শরমের কথা আমরা সেখানে থাকবো আর কাপড় থাকবে না আমাদের গায়ে এটা কিরকম কথা হবে হুজুর বললেন কেউ দেখবে না সরম তো দেখলে হয় কেউ দেখবে না নিজেকে নিজে দেখবে না একদিকে তাকায়ে থাকবে খালি তাকায়ে থাকবে ইয়ানফসি ইয়ানফসি আমল নামা কি আসে আমার আমল নামা কি আসে এক আমল নামার ফিকিরে চিন্তায় বিবর হবে এদিক ওদিক কেউ তাকাবে না আমল নামা আসবে আমল নামার মধ্যে জীবনের আমল সব কিছু লেখা থাকবে মালি হাজাল কিতাব কবিরা বাপরে বাপ এটা কেমন খাতা গো এই খাতার মধ্যে জীবনের একটা অনুপরিমাণ আমলও বাদ দেয় নাই ইয়ালামু আয়ুন কানি চোখ করে যদি দেখছ ওটা ওর মধ্যে আছে সব কিছু আছে এর মধ্যে এই এক সাক্ষী এই সাক্ষী যাওয়ার পর আল্লাহ পাক আনবেন ফেরেশতাকে কারা আমান কাতিবিদ ইয়ালামুনা মা তাফআলুন ডাইনে বায়ে ফেরেশতা আছে তোমাদের প্রত্যেকটা কাজ কথা প্রত্যেকটা ব্যাপারে তারা অবগত তারা লিখছেন তোমার সব কিছু রেকর্ড করছেন সব কিছু তোমাদের সংরক্ষণ করছেন তারা মায়াল ফিজুমিন কৌলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতিদ যে কোনো কথা বলছো তুমি তোমার কথা সাথে সাথে রেকর্ড করে নিচ্ছে তারা তিন নম্বর সাক্ষী চার নম্বর ও জিনা বিকা ও যা জালা ও নাস আল্লাহ রাসূল আল্লাহ উম্মতে মোহাম্মদিয়াকে অন্যান্য উন্মতের বিরুদ্ধে সাক্ষী করবেন আর মোহাম্মদ সাল্লা সাল্লামকে উম্মতে মোহাম্মদের জন্য সাক্ষী হিসাবে ডাকবেন প্রত্যেক নবীকে ডাকবেন আল্লাহ উম্মতের সাক্ষী পক্ষে বিপক্ষে সাক্ষী ডাকবেন আল্লাহ পাক ডাকবেন হে মোহাম্মদ তোমাকে আমি যে দিনে মুবিন দিয়ে পাঠাইছিলাম সেই দিন তুমি উম্মতের হাতে কিভাবে পৌঁছাইছিলে আর তারা কিভাবে পালন করেছে আল্লাহ রাসুল হ্যাঁ ও আলাইকুম শাহিদা রসুল তোমাদের বিরুদ্ধে সাক্ষী হবে তোমাদের বিরুদ্ধে শাহিদ হবে সাক্ষী হবে আল্লাহ রাসুল সাল্লামকে সাক্ষী হিসাবে পেশ করবেন চার সাক্ষী গেল পঞ্চম নম্বর সাক্ষী আপনি যে ভূখণ্ডের মধ্যে যে মাটির মধ্যে আপনি যে কাজটা করবেন সেই মাটি কালকে আমাদের দিন বলবে যে খুদাগো আমার উপরে এই বান্দা এই কাজ করেছে আমার উপরে এই বান্দা এই কাজ করেছে অমক সময় অমক মিনিট অমক তারিখ অমক দিনে এই কাজগুলো আমার উপরে করেছে এই মাটি আপনার বিরুদ্ধে বা সপক্ষে বিপক্ষে সাক্ষী হয়ে যাবে পাঁচটা সাক্ষী হওয়ার পর বান্দাকে বলবে ওরে বান্দা পাঁচ প্রকারের সাক্ষী হয়ে গেল কি বলস এই সাক্ষীগুলো কি যথেষ্ট না আরো সাক্ষী লাগবে বান্দা বলবে যে ক্ষুদা গো সব সাক্ষীরা কিছু অতিরিক্ত বলতেছে আমি তো এত পাপ করি নাই এরা সবেই আমার সাথে অবিচার করতেছে আল্লাহ পাক বলবেন যে তাহলে তুই এখন সাক্ষী পেশ কর তোর নিজস্ব সাক্ষী তুই পেশ কর তোর নিজে তোর নিজস্ব তোর নিকটবর্তী তোর আপন তোর আত্মীয় তোর একবারে নিকটবর্তী তোর জানের জান যারা আছে তাদেরকে পেশ কর আর তাদের সাক্ষ্য অনুসারে যদি ফয়সালা করি তাহলে তোর কোনো আপত্তি থাকতে পারে বলে খোদা গো তখন আর আপত্তি থাকবে না তাহলে পেশ কর সে এদিক সেদিক তাকাবে কাকে পেশ করি বাবাকে পেশ করব বাবা থাকবে কি না আবার পক্ষে মাকে পেশ করব মা আবার পক্ষে বলবে কি না স্ত্রীকে বলবো স্ত্রী থাকবে কি না সমস্যা যেদিকে তাকাই সেদিকেই সমস্যা সমস্যাই সমস্যা আল্লাহ পাক বলবেন আচ্ছা বান্দা আমি তোকে বাতাই তোর নিজস্ব সাক্ষী কিছু আছে তাদের সাক্ষী যদি তুই রাজি হস তাদের উপর তোর হাত তোর পা তোর নাক তোর চোখ তোর হৃৎপিণ্ড তোর রক্ত মাংস তোর হাড্ডি তোর রগ রেশা তোর নার্ভ তোর চামড়া তোর পা তোর দাঁত তোর চেরি হ্যাঁ তোর চুল এই সব যদি সাক্ষী দেয় তাহলে এরা কি তোর বিরুদ্ধে যাবে এরা কি তোর নিকটবর্তী না এরা কি তোর আপন না বান্দা বলবে গো এরা আমার আপন এদের সাক্ষী তুমি যদি নেও তাহলে এদেরকে আমি সাক্ষী হিসাবে পেশ করতে পারি ঠিক আছে এদের সাক্ষ্য নেওয়া হবে আল্লাহমান আখতিম আলা আফওয়াহিম ওয়াতুকাল্লিমুনা আইদিহিম ওয়াতা সাধু আরজুলুহম বিমা কানু আল্লাহ তালা এবার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে বলবে যে বল তোরা বল তোরা একটা একটা বল তোদেরকে আমি এর হাতে দিয়েছিলাম ব্যবহার করার জন্য তোদেরকে কোন কাজে কিভাবে কোন জায়গায় ব্যবহার করেছে তোরাই বল এবার চোখ বলবে খোদাগো আমাকে অমক জায়গায় ব্যবহার করেছে কান বলবে খোদাগো আমাকে অমক জায়গায় ব্যবহার করেছে জিবা বলবে খোদাগো আমাকে অমক ক্ষেত্রে ব্যবহার করেছে হাত বলবে আমাকে অমক জায়গায় ব্যবহার করেছে পা বলবে আমাকে অমক জায়গায় ব্যবহার করেছে এবার এক তিল পরিমাণ পূর্ববর্তী পাঁচ সাক্ষীদের সাক্ষের সাথে এদের সাক্ষীর গরমিল হবে না সমস্ত এক আকার হবে এক হবে সাক্ষী আল্লাহ পাক এখন বলবে এখন কি হবে বান্দা এখন তো তোর আপনজনেরাও বলল এখন বল তুই এই সমস্ত অপরাধ করছিস কি না বান্দা বলবে যে হা আমি এই অপরাধ করছি আমি কিন্তু তার আগে একটু খেপা প্রকাশ করবে খেপে একটু খেইবা বলবে লিমা সাহিত্য আলাই না এই চোখ তরের সুখের জন্য তো এগুলা করলাম এই হাত তরের সুখের জন্য তো করলাম এই পা তরের সুখের জন্য করলাম এই জিবা তুই খাইছিলি না হাতে খাইছিলি তুই খাইছিলে না পায়ে খাইছে তুই কর যে আমার দেখাওয়াইছে তুই খাইছ তারপর তুই চাকি দাস কেন চক্ষু সুখ চক্ষু সুখ অর্জন করার জন্য পরনা রেখে দেখছিলাম এইরকম প্রত্যেক অঙ্গ তদের সুখের জন্য তদের আমেজ তদের শান্তির জন্য করছিলাম আর তোরাই আমার বিরুদ্ধে সাক্ষ্য দেশ তারা বলবে আমতাকান আল্লাহুল্লাদি আমতাকা কল্লা শের আমরা কি বলবো যে মাবুদ তোমার মুখ দিয়ে কথা বলাইছে সেই মাবুদ আমাদের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে কথা বলাইছে তিনি আমাদেরকে সত্য সত্য বলতে বলছে তিনার হুকুমের অন্যথা করতে আমরা সক্ষম নই আমরা তিল পরিমাণ অন্যথা করতে পারি না আল্লাহ আমাদেরকে সত্য বলতে বলছেন আমরা সত্য বলতে বাধ্য একটা কথাও আমরা গোপন করতে পারি না আমরা বাধ্য বলতেই হবে আমাদেরকে না বললে চলবে না আল্লাহ পাকের কুদরত আল্লাহ পাকের ক্ষমতা সেই ক্ষমতাকে আল্লাহ পাক জাহির করবে তারপরে বান্দাকে বলবে যে বান্দা দেখ তোর নিজের পায়ে তুই কুঠার আঘাত করেছ তুই নিজে তুই ফেল করছ তুই জাহান নামের খড়ি হইছস এখন জাহান নামে যা এইবার জাহান নামের ফয়সালা হবে বান্দাদেরকে তবে আল্লাহ পাক অনেক বান্দাকে অনুগ্রহ করবেন ক্ষমাও করবেন কারণ আল্লাহ পাকের দরবারে তিনটা জিনিস হবে কি দুইটা জিনিস হবে একটা হবে না বিচারের মধ্যে তিনটা হয় একটা ন্যায় বিচার একটা অনুগ্রহমূলক বিচার আর একটা অন্যায় বিচার আল্লাহর কাছে অন্যায় বিচার নাই অন্যায় বলা হয় পাপ করে নাই তাও তাকে শাস্তি দেওয়া আর একটা ন্যায় যে পরিমাণ পাপ সেই পরিমাণ শাস্তি এটা ন্যায় আর একটা হলো অনুগ্রহমূলক কার্য কার্যকরণ অনুগ্রহমূলক কার্যকরণ পাপ করছে তাও মাফ করে দিলাম একশো অপরাধ আমি মাফ করে দিলাম যাও আমারই কাছে তো তুমি ভুল করছ আমার কাছে তো করছো ভুল আমি মাফ করে দিলাম আল্লাহ মাফ করবেন করবেন মাফ সেটা আলাদা বিস্তারিত লম্বা কথা মোটামুটি আমাদের যেটা আমাদের যেটা দায়িত্ব সেই দায়িত্ব হচ্ছে কি যে আমাদেরকে যে আল্লাহ পাক দুনিয়ায় পরীক্ষার জন্য পাঠাইছে চব্বিশটা ঘন্টা আমাদের স্মরণ রাখতে হবে যে আমাদের পরীক্ষা হচ্ছে আমাদের পরীক্ষা হচ্ছে অনবরত পরীক্ষা চলছে আমরা কিন্তু পরীক্ষাগারের মধ্যে আছি আমাদের পরীক্ষা চলছে ল্যাবের তলে শুইয়া শুইয়া ল্যাবের তলে আপনি সিনেমা দেখবেন ওখানেও আপনার পরীক্ষা হবে একা ঘরের মধ্যে আপনি সেখানেও পরীক্ষা জনগণের ভিতরে সেখানেও পরীক্ষা যেখানেই থাকেন না কেন আল্লাহর দৃষ্টি থেকে কেউ গাইব হবার পারে না আল্লাহর ফেরিস্তা থেকে কেউ দূরে যেতে পারে না মাটি থেকে কেউ দূরে সরতে পারে না অঙ্গ পতঙ্গ থেকে কেউ দূরে যাইতে পারে না নিজের প্রাণ থেকে কেউ যাইতে পারে না আপনার আপন জলেরা আপনার বিরুদ্ধে সাক্ষ্য হবে কাজে আমাদের সদায় সর্বদা সতর্ক থাকা দরকার যাতে আমরা আল্লাহর এই পরীক্ষায় পাশ করতে পারি এই পরীক্ষাটাই আমাদের জীবনের সারা সার এই পরীক্ষায় পাশ করতে পারলে সে ব্যক্তি অনন্তকালের জীবন শান্তিময় হবে আর যদি পরীক্ষায় ফেল করে অনন্তকালের জীবন অশান্তিময় হয়ে যাবে দুঃখময় হয়ে যাবে তাহলে আমি আপনাদের কাছে একটাই অনুরোধ রাখছি যে আমরা এই দুনিয়ার মায়ায় দুনিয়ার টানে দুনিয়ার জালে শয়তানের জালে টাকা পয়সার মুহে পড়ে আমাদের পরকালীন অনন্তকালীন জীবন যেন আমরা ধ্বংস না করি আর এই ব্যাপারে যেন আল্লাহ আমাকে এবং আপনাদেরকে তৌফিক দান করেন আমিন ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ আলমিন